তুমি এসেছিলে শূন্য হাতে ভুবনে কিছু না এনেছ এই ধরার বুকে তুমি এসেছিলে শূন্য হাতে ভুবনে কিছু না এনেছ এই ধরার বুকে কিছু নাই ছিল কিছু নাই ছিল তোমার পরনে তুমি এসেছিলে শূন্য হাতে ভুবনে কিছু না এনেছ এই ধরার বুকে তুমি এসেছিলে শূন্য হাতে ভুবনে কিছু না এনেছ এই ধরার বুকে তোমার আমার দেহে একই রক্ত বহে মোদের সমাধি ফের কি সমান হবে তোমার আমার দেহে একই রক্ত বহে বোধের সমাধি ফের কি সমান হবে একই রঙের বস্ত্র তোমাকে পরাবে এপার ছেড়ে যখন যাবে ওপারে তুমি এসেছিলে শূন্য হাতে ভুবনে কিছু না এনেছো এই ধারার বুকে তুমি এসেছিলে শূন্য খাতে ভুবনে কিছু না এনেছো এই ধারার বুকে তবে কেন এত অহংকার দেমাগ বরত্ব বলো কিসে তুমি গো আমার হতে শ্রেষ্ঠ তবে কেন এত অহংকার দেমাগ বরত্ব বলো কিসে তুমি গো আমার হতে শ্রেষ্ঠ যেমনি এসেছি মোরা তেমনি যাব চলে হেতাকার সম্পদ থাকিবে হেথায় পরে তুমি এসেছিলে শূন্য খাতে ভুবনে কিছু নাই নেচয় ধরার বুকে তুমি এসেছিলে শূন্য খাতে ভুবনে কিছু নাই নেচয় ধরার বুকে